আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা পিক ওয়ার্কারের রেডিট আপবোর্ডের কাজ করব। তবে আমি তার সাথে কিছু আলোচনা করব যে আমাদের রেডিট অ্যাকাউন্ট কেন ব্যান করে দেয় কেন আমাদের শ্যাডো ব্যান্ড হয়ে যায় আর যদি আপনার অ্যাকাউন্টটি বারবার শ্যাডো ব্যান্ড হয়ে যায় তাহলে ভিডিওটি আপনার জন্য আমি আমার প্রথমেই আমি রেডিটের আমার পিক ওয়ার্কারের অ্যাকাউন্টটিতে আমি লগ ইন করবো লগ ইন করার পর দেখেন যখন আমি লগ ইন করবো আমার এরকমই একটি ড্যাশবোর্ড আসবে তো আমি একটি রেডিটের কাজ করব এবং তার সাথে সাথে যাদের অ্যাকাউন্ট ভ্যান্ড হয়ে যায় সেই সম্পর্কেও আমি আলোচনা করব কেন অ্যাকাউন্ট ভ্যান্ড করে দেয় তো আমি এই কাজটিতে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন এখানে কি কি বলেছে এবং কি কি চেয়েছে যেমন must check if you're eligible for the ট্যাক্সটা টু অ্যাভয়েড প্ল্যানটি যদি শাস্তি এখানে বলছে যদি শাস্তি এড়াতে চান যদি আপনি কাজে পেমেন্টটি পেতে চান অবশ্যই আপনি চেক করবেন আপনার অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা ওপেন ইউর ব্রাউজার ইনকগনিটো অথবা প্রাইভেট মোডে চেক দিতে বলছে আমরা আমাদের এডিট অ্যাকাউন্টটি শ্যাডো ব্যান্ড কিনা বা ব্যান্ড হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা একটি কাজ করতে পারি আমরা ইনকগনিটো মোডে গিয়ে আমাদের অ্যাকাউন্টের ইউআরএলটা প্রোফাইল ইউআরএলটা সাবমিট করে চেক দিতে পারি তো আমরা কন্ট্রোল শিফট অ্যান্ড পেস করে আমরা ইয়ে যাব ইনকগনিটো মোডে ঢুকবো মোডে ঢোকার পর আপনার অ্যাকাউন্টের লিঙ্ক লিঙ্কটা আপনি ই করবেন আমি রেডিটে যাই আমার রেডিট অ্যাকাউন্টের লিঙ্ককে আমি বের করব দেখেন আমার অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে কপি করা আছে আমার অ্যাকাউন্টের লিঙ্কটা আমি এখানে কপি করে সাবমিট করব পেস্ট করব দেখেন লোডিং হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে তার মানে আমার অ্যাকাউন্টটি ঠিক আছে এখনও এবং ব্যান্ড করা হয়নি বা শ্যাডো ব্যান্ডও না যদি আমার অ্যাকাউন্টটি শ্যাডো ব্যান থাকতো তাহলে কিন্তু এই ইন্টারফেসটা আসতো না আমার অ্যাকাউন্টটা দেখতে পেতাম না আর রেডিট অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার মানে কিছু কারণ রয়েছে যেমন দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু নভেম্বর ছাব্বিশ দুই সালের করা একশো সতেরোটি কারমা আমার অ্যাকাউন্টে রয়েছে ইমেল ভেরিফাইড e, আমার অ্যাকাউন্টে অসংখ্য পোস্ট রয়েছে যেমন এগুলো অনেক পোস্টে আমি কমেন্ট করেছিলাম তারপরে অনেক ই পোস্ট করেছিলাম আমি তার জন্য আমার অ্যাকাউন্টটা কিন্তু অনেক দিনে পুরনো এবং আমি এটা দিয়েই প্রতিদিন কিন্তু অসংখ্য কাজ করে থাকি এখন কথা হলো আমার রেডিট অ্যাকাউন্টটি কেন ব্যান্ড হয়ে যায় তার কিছু কারণ হলো আমরা কি করি আমাদের কিছু ভুল আছে যেমন আমরা যেমন please go to the link আমাদের এই লিঙ্কে যখন প্রবেশ করতে বলছে আমরা সরাসরি প্রবেশ করে যাই এই রেডিটের কাজগুলো বা এই করার জন্য করার পর আমরা কি করি আমরা গেলাম রেডিটে প্রবেশ করার পরই আমরা সাথে সাথে একটা ভোট দিয়ে দিই আমি ভোটটা দিয়ে দিলাম এখন কথা হলো যে রেডিট কিন্তু বুঝতে পারে তাদের স্প্যাম ফিল্টারের কাছে আমরা ধরা পড়েছে যে একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি একটি পোস্ট পরে পড়ার পর দেখার পর তার পছন্দ হয়ে গেল এটা রেডিটের কাছে সন্দেহ মনে হয় তিনি তো পোস্টটা পরেই নেই তার সাথে সাথেই কেন ভোট দিয়ে দিল আর এই জন্য আমরা কি করব আমরা যেহেতু কাজ করব দেখেন এখানে কি বলছে যে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আছে কিনা চেক দিয়েছি ঠিক আছে স্কিপ মানে যদি অ্যাকাউন্ট ঠিক না থাকে তাহলে আমাদের এটা স্কিপ করতে বলছে অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে বলছে যাই হোক আমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে আমরা একটা ভোট দিব দেওয়ার পর এখানে শেয়ার রেডিট অ্যাকাউন্ট ইয়ারএল এখানে রেডিট অ্যাকাউন্ট ইয়ারএলটা শেয়ার করতে বলছে এখানে আমার এডিট অ্যাকাউন্টের ইয়ারএলটা আমি দিলাম share edit profile user name এখানে প্রোফাইল ইউজার নেম আমারটা দিব A L A M I N S A F I যেমন এইখানে আমি প্রোফাইল ইয়ার এই দেখেন এটা আমার প্রোফাইল ইউজার নেম আমি দেওয়ার পর কিন্তু সাবমিট করতে পারি কিন্তু আমি কিন্তু যদি ভোটটা না দিতাম তারপরে কিন্তু আমি কাজটা জমা দিতে পারতাম অবশ্যই পারতাম তো আমি এই কাজটা এখন জমা দিয়ে দিব আমার কাজটি কিন্তু শেষ কিন্তু আমি কিন্তু ভোট দিই নাই ভোট দিলে যদি না দেয় তাহলে এটা কিন্তু প্রতারণা হবে এবং কি যখন তিনি চেক দিবে যে আমি ভোট দিচ্ছি কিনা তখন কিন্তু আমি ধরা খেয়ে যাব আর এই জন্য কি করব আমরা সরাসরি আমরা রেডিটের প্রোফাইল মানে তাদের ইয়ে ঢুকবো ঠিক আছে কিন্তু আমরা সাথে সাথে ভোট দেবো না আমরা একটু স্ক্রল ডাউন করব দুই একটা ওয়েব তাদের যে লিঙ্কগুলো আছে এগুলোতে আমরা প্রবেশ করব প্রবেশ করে একটু দেখার চেষ্টা করব যখন আমার কাজটি শেষ হবে আমি এক দুই মিনিট এই পোস্টটার ভিতর থাকবো এবং একটু ই করবো স্ক্রল ডাউন করবো একটু থাকবো মানে আমি দেখবো যাতে রেডি বুঝতে পারে যে তিনি আসলে তার পোস্টটা ভালো লেগেছে তো তারপর আমি কিন্তু এডিট আপবোর্ডটা দিব আর এইভাবে কাজ করলে আমরা পঞ্চাশ পার্সেন্ট আমরা মানে ই পাবো যে আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়া থেকে সেফ থাকবো তাছাড়া আমরা করি কি আমাদের একটা অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সাথে সাথে আমরা আটটা দশটা করে অ্যাকাউন্ট খুলে ফেলি আর এই জন্য কিন্তু একই আইপি অ্যাড্রেসটা যখন আমরা বারবার অ্যাকাউন্টগুলো খুলি এবং ব্যান করে তখন রেডিটের যে স্প্যাম ফিল্টার তখন সাথে সাথে আমাদের একই আইপি অ্যাড্রেসটা যখন আমরা নতুন অ্যাকাউন্টটা লগ ইন করি সাথে সাথে আমরা ব্যান্ড হয়ে যায় আমাদের আইডি আর এই জন্য আমি মনে করি আপনার রেডিট অ্যাকাউন্টটি অবশ্যই একটি আইডি রাখার চেষ্টা করবেন এবং প্রথম এডিট আইডি একেই খুলেই আপনি ভোট দিতে যাবেন না প্রথমে আপনার এডিট অ্যাকাউন্টটি খুলে সুন্দরভাবে আপনার প্রোফাইলের যত তথ্য ই আছে সবগুলো আপনি সেটিংসে গিয়ে সব ঠিকঠাক দিবেন যাতে আপনার একটি ভালো একটি আইডি হয় এবং এই আইডিটা যখন পনেরো বিশ দিন হবে এবং আপনি অনেক পোস্ট করবেন এবং অনেক পোস্টে পজিটিভ কমেন্ট করবেন যাতে আপনার কমেন্টগুলোতে তারা আপবোর্ড দেয় আর কমেন্টগুলোতে আপবোর্ড দিলেও কিন্তু আপনার কার্মা বাড়বে আর অথবা আপনি পোস্ট করতে পারেন আর আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবদের আপনার এক প্রোফাইলটি শেয়ার করতে পারেন যাতে আপনার পোস্টে তারা আপবোর্ড দেয় যখন আপনার ধীরে ধীরে কার্মাগুলো বাড়বে এবং আপনার কিছু ফলোয়ার নেবেন ফলোয়ারও যখন বাড়বে তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু একটু স্ট্রং হবে আর যখন স্ট্রং অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন একটু সময় নিয়ে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সহজে ব্যান্ড হবে না আশা করি বুঝতে পারছেন যে আমাদের অ্যাকাউন্টগুলো কী জন্য ভ্যান্ট করে দেয় অর্থাৎ এমনভাবে আপনারা কাজ করবেন যাতে রেডিট বুঝতে না পারে যে আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে ভোট দিচ্ছেন আর এডিটের কাজ আমরা কিভাবে করলাম সেটা তো দেখলাম আমরা আরেকটা কাজ দেখি যারা নতুন রয়েছেন দেখেন ওইটাও সেরকমই ইয়ার প্রোফাইল লিঙ্ক তবে এইখানে দেখেন কি বলছে আমি কিন্তু এত কিছু পড়বো না go to go to the link below এই লিঙ্কে আমাকে যেতে বলছে আমি এই লিঙ্কে প্রবেশ করব যাওয়ার পর আপবোর্ড দ্য পোস্ট পোস্টে আপবোর্ড দিব put your Reddit user name এখানে আমার ইউজার নেমটা চেক দিতে বলছে এরকম করে মানে ওই ইনকগনিটো মোড়ে যে আমরা চেক দিতে পারবো যেটা আমি পূর্বে বলেছি আপনার অ্যাকাউন্ট যদি ঠিক থাকে এত কিছু দেখার দরকার নেই সরাসরি আপনি বোর্ড দিবেন বোর্ড বোর্ড uh, দিয়ে আপনার ইয়োর প্রোফাইল লিঙ্ক যেমন এখানে আপনার প্রোফাইল লিঙ্কটা চেয়েছে who post the article without you example M star star W যেমন এই দেখেন এম ই শেষে যে ভি আইএন আছে প্রথম অক্ষরটা তিনি দিয়ে দিয়েছে যে ইউজার নেমের ফরম্যাটটা কেমন হবে তো উইদাউট ইউ আমি কিন্তু এইটা কপি করে নিব এই নামটা কপি করে আচ্ছা আমি কপি করলাম কপি করার পর আমি কিন্তু এখানে সাবমিট করব এইখানে দেখেন কি বলছে উইদাউট ইউ ফ্লাশ তার মানে এটা এটা সারা দিতে হবে দেওয়ার পর আমি সাবমিট করলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে কিন্তু আমি এই কাজটা এখানে করবো না কারণ আমি এত কম রেটে কাজ মানে করি না কারণ আমি অনেকটি কাজ করে ফেলেছি আবার আমার টাইম সাকসেস রেটটা কমে যাবে আমি বড় কাজগুলো করার জন্য চেষ্টা করব আশা করি রেডিটের কাজগুলো আপনারা করতে পারবেন আর রেডিটের কাজগুলো কিভাবে করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এবং এডিট অ্যাকাউন্ট আমাদের কেন ভ্যান্ট করে দেওয়া হয় তো আপনারা রেডিটের কাজ আবার তো কিছুদিন র বন্ধ রাখেন যাদের অ্যাকাউন্টগুলো সাব সাসপেন্ড হয়ে যায় আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে সেটাতে বোর্ড আগেই না দিয়ে আপনার অ্যাকাউন্টে স্ট্রং করেন আশা করি আপনার অ্যাকাউন্টটি আর ব্যান্ড হবে না কারণ আমার অ্যাকাউন্টটি আমি দুই সালে থেকে কাজ করে করিতেছি আমার অ্যাকাউন্টটা কিন্তু দুইবার তারা শ্যাডো ব্যান্ড করে দিয়েছিল আমি তাদের সাথে সাপোর্টে কথা বলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ঠিক করে নিয়েছি তারপর থেকে কিন্তু আমি অনেক কাজ করেছি প্রতিদিন রেডিটে আমি প্রচুর কাজ করি কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয় না আশা করি আপনারা এইরকমভাবে কাজ করবেন আপনাদের রেডিট অ্যাকাউন্ট আর ব্যান্ড হবে না ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আমি এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে থাকি সাইন আপের কাজগুলো এবং রেডিটের অসংখ্য কাজের ভিডিও আমি পোস্ট করব আমার ইউটিউবে আপনি চাইলে দেখতে পারেন ধন্যবাদ সকলকে